তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি না কোন সুখের ছোঁয়া পেতে না নয় কোন নতুন জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি না আশা না রেখেছি জলে মরুভূমি ইচ্ছে হলে যখন তখন অশ্রু ফোটাল তুমি চাইলে আমি দেব অথই সাগর আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তো যখন আমার কষ্ট গুলো প্রজাপতির মতো বিষাদের সব কটা ধরে আমার ধরে গেছে আমি নয় কোন নতুন জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি না কোনো সুখের ছোঁয়া পেতে নয় কোন নতুন জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি না আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তো